হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আপনাদের দেখাবো টিকটকে ভাইরাল হওয়া সেরা বৃষ্টি গানের পর্ব টিকটকের জনপ্রিয় ব্যাকগ্রাউন্ডগুলো সবাই খোঁজেন কিন্তু পান না তাদের জন্যই আজকের এই ভিডিও তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক bring হলো সিরেনার সাফারি মিউজিক মিউজিকটির ভিউ রয়েছে দুশো তেপ্পান্ন মিলিয়ন এরপরে রয়েছে জে বলবিন এবং স্ক্রাইলেক্সের music in the ghetto view রয়েছে একশো সাতান্ন মিলিয়ন এরপর রয়েছে অস্ট্রেলিয়ান গায়িকা সিয়ার আনস্টপেবল মিউজিকটি মিউজিকের লাইরিক ভিডিওটির ভিউ রয়েছে তিনশো মিলিয়ন এরপর রয়েছে ফিফটি সেন্টের ক্যান্ডি শপ মিউজিকটি মিউজিকটির ভিউ রয়েছে আটশো ষোলো মিলিয়ন এরপর রয়েছে নেটালি টেইলরের মিউজিক সারেন্ডার মিউজিকটির ভিউ রয়েছে একশো পাঁচ মিলিয়ন তারপর রয়েছে ডিলন ফ্রান্সিস এবং ডিজে স্নেকের মিউজিক কেটলো মিউজিকটির ভিউ রয়েছে সাতশো আঠারো মিলিয়ন এরপর রয়েছে জে ভি এল এর আছে ওর স্টেলুলার রিমিক্স ভার্সনটি মিউজিকটির ভিউ রয়েছে উনষাট মিলিয়ন এরপরে রয়েছে সেরহাডুর মুসের লাগালেন মিউজিকটির রিমিক্স পার্সন অবিস মাই যেটি করেছে অকি নীলজি মিউজিকটির ভিউ রয়েছে একশো সতেরো মিলিয়ন এরপরে রয়েছে আজকের তালিকার হাইগেস্ট ভিউ পাওয়া মিউজিক বন্ধবীর ইটস মাই লাইফ মিউজিকটি মিউজিকটির ভিউ রয়েছে এক দশমিক এক বিলিয়ন মিউজিকটি শ্রীলঙ্কান গায়ক সান্ধারু সাত ছাড়া কভার করেছেন Listen to song for the broken hearted. কভারকৃত গানটির ভিউ রয়েছে ছেচল্লিশ মিলিয়ন এরপর রয়েছে ইয়োহানি এবং সাথী মিউজিক পানিকে মাগে হিতে মিউজিকটির ভিউ রয়েছে দুশো একত্রিশ মিলিয়ন এরপর রয়েছে সাইদের ট্রাম্পলিন মিউজিকটি মিউজিকটির ভিউ রয়েছে একাত্তর মিলিয়ন এই মিউজিকটির রিমিক্স ভার্সন বেশ জনপ্রিয় যেটা করেছেন যাও রিমিক্স ভার্সনটির ভিউ রয়েছে পনেরো মিলিয়ন এরপর রয়েছে জাস্টিন বাইবার এবং কিড লারোয়ের মিউজিক স্টে মিউজিকটির ভিড় রয়েছে ছয়শো উনচল্লিশ মিলিয়ন এরপর রয়েছে লিন্টনের লস্ট স্কাই ফেয়ারলেস মিউজিকটি I finally face মিউজিকটির ভিউ রয়েছে একশো মিলিয়ন এরপর রয়েছে বাচানজির হেড আপ মিউজিকটি মিউজিকটির ভিউ রয়েছে চোদ্দ মিলিয়ন তারপরে রয়েছে মতিকার পুষার মিউজিকটির রেমিক্স ভার্সন যেটা করেছে সোয়ান অজাবি মিউজিকটির ভিউ রয়েছে সাত দশমিক চার মিলিয়ন এরপর রয়েছে টিপেইনের ফ্লোরিডা লো মিউজিকটি মিউজিকটির ভিউ রয়েছে একশো ছিয়ানব্বই মিলিয়ন এরপর রয়েছে টি থ্রি এন জি টিউ এর ড্রাইভ ফর এভার মিউজিকটি মিউজিকটির ভিউ রয়েছে চার দশমিক নয় মিলিয়ন এরপর রয়েছে মেন স্কিনের বেগিন মিউজিক চ্যানেলে মিউজিকটির ভিউ রয়েছে তেহাত্তর million Uh, put your love in the hand now, baby. I'm begging, begging you. তারপরে রয়েছে ম্যাক্স রাব্বির we will rock you music মিউজিকটির ইউটিউবে ভিউ রয়েছে ছয় দশমিক ছয় মিলিয়ন তারপরে রয়েছে রোজি এসডি রাসারলি মিউজিকের রিমিক্স ভার্সন রিমিক্স ভার্সনটির ভিউ রয়েছে তিনশো ছিয়াত্তর হাজার